যা দেখা করা যায় না রে ভাই লোকের ওরে যত বাধা দিক না লোকে তবু দেখিবারে তারে কি কেউ ভুলিতে পারে হবে সবাই হবে সবাই ধেরে ডু ধেরে ডু ডু বন্ধুর প্রেম সাগরে প্রেমে বাতাস লাই গাছে যা অন্তরে তেরে টু বন্ধুর প্রেম তেরে টু তেরে টু বন্ধুর প্রেম সাগরে প্রেমে সবাই জানে না শরীরে পর ঠিক থাকে না নদীতে পান চলে না সেই নদী মোটা চলে সবাই জানে না শরীরে পর ঠিক থাকে না সেই দিতে পান চলে না সেই নদী চলে সেই নদী মহারাজা সবাতে বাস করে মহারাজা সলাতে বাস করে না সলাতে বাস করে বন্ধুর প্রেম পাগলে প্রেম